আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাকফিহি ওয়া নাফসিহি বিসমিল্লাহির রহমানির রহিম মাত্র আল্লাহর জন্য শান্তির ধারা বর্ষিত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের প্রতি সুপ্রিয় শ্রোতামণ্ডলী একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয় মহিলাদের ঈদগাহে যাওয়ার বিধান কি আমাদের সমাজে দেখা যায় যে মহিলাদেরকে ঈদগাহে যেতে দেওয়া হয় না বরং মাকরু বা হারাম এই শব্দগুলো বলে তাদেরকে ঈদগাহ থেকে বিরত রাখা হয় এবং নানা রকমের আলোচক আছে যারা মহিলাদের ঈদগাহে এবং মসজিদে যাওয়ার কে তীব্র নিন্দা জানায় এবং নানা রকমের কটুক্তি করে তো যাই হোক এই মর্মে আমার একটি আগে থেকে ভিডিও মজুদ আছে প্রায় দেড় ঘন্টার মহিলাদের মসজিদ গহন প্রসঙ্গে সেটা দেখে নিতে পারেন আজকে যে বিষয়টি আলোচনা করব মহিলারা কি ঈদগাহে যেতে পারে এটা কি অনুমোদিত না নিষিদ্ধ hecho উত্তর যে হান্ড্রেড পার্সেন্ট অনুমোদিত কোনো সন্দেহ ছাড়াই মেয়েরা যেতে পারে কিছু শর্ত আছে শুধু যে তারা সাজসজ্জা অতিরিক্ত করবে না সঙ্গে মাহরম থাকবে এ ধরনের কিছু ক্রাইটেরিয়া যদি তারা ফলো করে যেমন একজন মহিলা বাজারে বা অন্য কোনো চশমাতে যেসব জিনিসগুলোকে মেনটেন করে ঠিক ওইভাবেই শরীয়ত যেটা অনুমোদন দিয়েছে ঠিক সেইভাবেই তারা অবশ্যই ঈদগাহে গিয়ে সলাত আদায় করতে পারে তো এক্ষেত্রে আমরা প্রথমত আজকে চারটে ভাবে আলোচনাটা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম যে পবিত্র বিশেষ করে করে আল্লাহ রসুল মোহাম্মদ মহিলাদের ঈদগাহে গমন প্রসঙ্গে কি বলেছে দুই নম্বর চার ইমাম তাদের মতামত কি তারপর সালফে সালেহীন তাদের মতামত কি এবং চার নম্বর আলোচনা করব যারা মহিলাদের মসজিদ গমনে নিষিদ্ধ ঘোষণা করে তারা যে দলিল উপস্থাপন করে সেই দলিলের আমরা কিছুটা সংক্ষিপ্তভাবে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসেন প্রথমত মহিলাদের যে ঈদগাহে যেতে পারে এ ব্যাপারে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহু আলী ওয়াসাল্লাম তিনি কি বলেছেন মাসুহুর একটা হাদিস আমরা সকলে জানি সৈবুখারিতে কয়েকবার হাদিস হাদিসটি এসেছে মানে বুখারি হাদিস তিনশো চব্বিশ বুখারি হাদিস নয়শো একাত্তর বুখারি হাদিস নয়শো চুয়াত্তর বুখারি হাদিস নয়শো আশি বুখারি হাদিস নয়শো একাশি বুখারি হাদিস এক হাজার ছয়শো বাহান্ন একটা হাদিস আপনাদের সামনে শুধুমাত্র পেশ করব খুব বেশি হাদিস দেওয়ার দরকার নেই একটা হাদিস এটা হাদিসটা বর্ণনা হয়েছে উম্মে আতিয়া রদি আল্লাহ থেকে তিনি বলছেন যে রসুল সাল্লাহু আলী সাল্লাম আমাদের হুকুম করেছেন যে আমরা যেন কুমারী হায়েজ ওয়া বালি পর্দা নাসিনী মেয়েদের দুই ঈদের দিন বাড়ি থেকে বের করি হায়জওয়ালিরা নামাজ থেকে আলাদা থাকবে এবং অন্যদের শতামল ও মুসলমানদের দোয়াই শরিক হবে ওম্মে আতিয়া রদিয়ালু বলেন আমি বললাম হে আল্লাহ রসুল আমাদের যারা কাছে আমাদের যার কাছে চাদর নেই সে কি করবে উত্তরে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহু আলী ওসাল্লাম তিনি জবাব দিলেন তারা অন্য সঙ্গিনী তথা তার বান্ধবী তাকে নিজের চাদর পরিয়ে দিবে অন্য বর্ণনা কাছে যে দরকার প্রয়োজন যদি হয় তাহলে তার বান্ধবীর কাছ থেকে একটা চাদর নিয়ে দুটোকে মানে ছিঁড়ে নিয়ে দুজনই ব্যবহার করবে তো সর্বরে বিশ্বনবীর এই হাদিস থেকে প্রমাণিত হয় উম্মি আতিয়া রদিয়ালতালাহুর এই হাদিস থেকে প্রমাণিত হয় যে বিশ্বনবী মহিলাদের ঈদগায় যাওয়ার জন্য খুব তাগিদ দিয়েছে এমনকি মহিলা তো ঈদগাহতে যাবে যাবে যারা হ্যাজ ওয়ালি আছে এরকম যদি মহিলা যদি থাকে বিশ্বনবী তাদেরকে বলেছে তোমরাও যাবে তবে তোমরা সোলাতে অংশগ্রহণ করবে না তোমরা একটু দূরে বসে থাকবে মুসলিমদের দোয়াতে অংশগ্রহণ করবে এরপরে উমি আতিয়া রদিয়াল আনু তিনি জিজ্ঞেস করেছেন ইয়া আল্লাহ যেসব বোনেদের যেসব মেয়েদের কোনো পোশাক নেই বা পর্দা নেই যথেষ্ট পরিমাণে পর্দা নেই তারা কি করবে আল্লাহ রসুল সমাধান সেই সময় দিয়ে গেছেন যদি পর্দার যদি সমস্যা ঘটে সেক্ষেত্রে তোমাদের মধ্যেকার কারো একটা চাদর বা ওড়না এ জাতীয় কিছু তোমরা তাকে ধার দিবে ধার দিবে আর যদি নাও হয় তাহলে একটা তোমার যেটা আছে এটাকে ছিঁড়ে দুটো ভাগ করে দুই বোন তোমরা একসঙ্গে নিয়েই তোমরা মসজিদে যাবে এটা হচ্ছে বিশ্বনবীর তরফ থেকে একদম স্পষ্ট ক্লিয়ার যে বিশ্বনবী কত তাগিদ দিয়েছে হাজ ওয়ালিদেরকে যেতে বলেছে তবে তার সলাৎ আদায় করবে তারা দূরে থাকবে অন্য না থাকলে তারপরে অন্য ধার করার কথা বলা হচ্ছে মানে হাদিসের ভাষাতে বিশ্বনবী ভাষাতে যে মেয়েদেরকে ঈদগাহে যাওয়ার জন্য যে তিনি তাগিদ দিয়েছেন এবং তিনি হুকুম দিয়েছেন কেননা হাদিসটা আমাদের সিগা মানে আদেশবাচক তখন এটা যে কতটা গুরুত্ব রাখে এটার বলার অবকাশ রাখে না বা বলার অপেক্ষা রাখে না মানে মেয়েদেরকে যেতে হবে বিশ্বনবী তার জন্য যত কিছু প্রয়োজন হয় বিশ্বনবী সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছে মানে কত তাগিদ আসছে তার মানে বোঝা যায় যে না আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং উমি আতিয়ার যে ঘটনাটা আমরা পেশ করলাম সেই বুখারি থেকে একাধিক জায়গায় এসছে তিরমিজি আবুদাউদ নাসাই সেই মুসলিম একাধিক জায়গাতে এসেছে মাত্র একটা হাদিস প্রমাণ করলাম যে এ থেকে প্রমাণিত হয় মেয়েরা অবশ্যই ঈদগাহে গিয়ে সলাত আদায় করতে পারে এটা খুবই ভালো এবং এটা যাওয়া উচিত এখানে থেকে মেয়েদেরকে বিরত রাখা উচিত নয় এখানে মানে তাকে বাধা প্রদান করা এটা উচিত নয় এটা হান্ড্রেড পার্সেন্ট আসেন এবার আমরা দেখার চেষ্টা করি যে চার ইমামের এই বিষয়ে কি ফতুয়া আছে চার ইমাম বিশেষ করে এই বিষয়ে কি ফতুয়া দিয়েছে আমরা সেগুলো বলবো চার ইমাম ইমাম আবু হানিফা রাইমাহুল্লাহ জন্ম আশি হিজড়ি মৃত্যু একশো পঞ্চাশ হিজড়ি মনে রাখবেন এই মাসালাতে অধিকাংশ মাসলাকে আহানাপ দেবন্দী বেরুলবি যারা আছে তারা ইমাম আবু হানিফা রহমাল্লাহর এই মাসালাতে তারা গ্রহণ করেনি ইমাম আবু হানিফা রহমাল্লাহর নিকটেও মহিলারা ঈদকে গিয়ে সালাত আদায় করবে এটা মুস্তাহাব এটা উত্তম এটা ভালো কাজ এই ব্যাপারে হাফেজ ইবন আব্দুল বার আল মুতাফা চারশো তেষট্টি হিজড়ি তার বিখ্যাত বিখ্যাত কয়েকটা গ্রন্থ আছে তার মধ্যে একটি গ্রন্থ আর যেটা সারে মুয়াত্তা মালিক মুয়াত্তা মালিকের ব্যাখ্যা গ্রন্থ আর তেইশ খণ্ডের চারশো দুই পৃষ্ঠা এবং ইস্তিস্কার দ্বিতীয় খণ্ডের চারশো সত্তর পৃষ্ঠায় ইমাম আবুনি হানিফা থেকে নকল করেছে হাফিজ ইবন আব্দুল বার রহিমাহুল্লাহ সেই সনদে যে ইমাম আবুনি হানিফা নিকটেও মহিলারা ঈদগাহে গিয়ে সলত আদায় করতে পারবে এটা উত্তম এটা মুস্তাহাব দুই নম্বর ইমাম শাহ মালিক রাহিমাহুল্লাহ তার একটা মত আছে যে মহিলারা অবশ্যই পর্দার সহিত যদি ঈদগাহ গিয়ে সলাত আদায় করতে চায় অবশ্যই এখানে এখানে মুক্তাসারুল ইকতলাফিল উলামা প্রথম খণ্ড দুশো একত্রিশ পৃষ্ঠা আর ইমাম শাহি রহমাহুল্লাহ তিনি জন্মগ্রহণ করে একশো পঞ্চাশ হিজড়ি মৃত্যুবঙ্ক দুইশো চার হিজড়ি তিনিও একই মত পোষণ করেছেন যে মহিলারা ঈদগাহে গিয়ে সলাত আদায় করতে পারে এটা ইমাম শাহির নিকটেও এটা মুস্তাহাব এটা পঞ্চ তিনিও পছন্দ করেছেন কিতাবল উম প্রথম খণ্ড দুশো সাতষট্টি পৃষ্ঠা রয়ে গেল ইমাম আহম্মদ ইবন হাম্মুল রহমহল্লা তিনিও একই মত পোষণ তিনিও করতেন জন্ম একশো চৌষট্টি মৃত্যু দুইশো একচল্লিশ হিজড়িতে ইমাম আহমেদ বিন হাম্মুল রহমহল্লা তারও ফত হচ্ছে এটাই যে হ্যাঁ মহিলারা ঈদকে গিয়ে সালাত আদায় করতে পারে এই ব্যাপারে মাসাইলে ইমাম আহম্মদ মাসাইলে ইমাম আহম্মদ এবং যেটা রাহিয়া মাসালে আহমদ থেকে যেটা আছে বর্ণন এসেছে হাদিসমা দু হাজার আটশো সাতাশিতে ইমাম আহমেদ বিন হাম্বাল রহমার মত হচ্ছে এটা যে মহিলারা ঈদগাহে গিয়ে পর্দার সহিত যে সলাত আদায় করে এটার বৈধতা আছে সর্বোপরি এ কথা বিশ্বনবীর একটা মারফু হাদিস যে না মহিলারা ঈদগে গিয়ে সলাত আদায় করতে পারে এবং হাদিসের তাগিদ এসেছে দুই নম্বর চার ইমাম থেকে প্রমাণ এটাই পাওয়া যায় যে চার ইমামের মতে মহিলারা ঈদগে গিয়ে সলাত আদায় করবে এটা উত্তম কাজ এটা ভালো কাজ এটাকে পছন্দ করেছে এটা স্পষ্ট কথা তবে শর্ত এটাই যেন ভাবে না যায় এটা তো সকলেই একটা মুসলিম নারী সে ভাবে যাবে এটা তো হতেই পারে না এটা তো শরীরের অন্তর্ভুক্ত এর জন্য খাসভাবে শরীর বর্তমান দরকার নাই এটা তো আম হুকুম যে মেয়েরা যদি বাইরে থেকে বের হয় পর্দা পর্দাশেদ বের হবে তারা সেন্ট আত্মর গোলাপ এই যাবতীয় জিনিস তারা মেখে বের হবে না তারা অতিরিক্ত সাজসজ্জা করবে না তাদের শরীর প্রদর্শন করবে না এটা তো আম হুকুম তো এটা দিয়ে রদ করে দেওয়া যে মেয়েদেরকে ঈদগাহ যেতে নিষেধ করা বা বাধা প্রদান করা এটা হান্ড্রেড পার্সেন্ট অনুচিত কাজ এটা থেকে বিরত থাকে রাখতে হবে আরেকটা পয়েন্ট মনে রাখবেন ইমাম আবু হানিফা রেমাহুল্লাহ স্বয়ং শুধু ঈদগাহে যে যাওয়া এমনটি নয় বরং ইমাম আবু হানিফা রেমাহুল্লাহ থেকে একটি বর্ণনা পাওয়া যায় যেটা আকবরে আবি হানিফা প্রথম খণ্ড তেষট্টি পৃষ্ঠা রাইস নাদবির হাত প্রথম খণ্ড তিনশো ছেষট্টি পৃষ্ঠা আর ইন্তিকা প্রথম খণ্ড একশো উনচল্লিশ পৃষ্ঠায় ইমাম আবনী প্রেমল্লার জীবনী আলোচনা করতে গিয়ে একটা ঘটনা নকল করেছে জিমাম আবনী প্রেমহল্লা তার আম্মা জানকে নিয়ে রাত্রিবেলাতে তিনি তার তারাবি সালাত আদায় করতে মসজিদে যেতেন আলহামদুলিল্লাহ এ থেকে প্রমাণিত হয় যে নারীরা তারা তার তারাবি সালাত পুরুষ ইমামের পেছনে মসজিদে গিয়ে পড়তে পারে রাতের নামাজ আর এটা ইমাম আবহানী হানিফ প্রেমল্লার স্বয়ং আমল তার মানে এখানে হানাফি মহিলাদের উচিত যে মেয়েদেরকে বাধা দেওয়াটা উচিত নয় কেন ইমাম আবনী পরিবল্লার মত এটাই যে মহিলারা ঈদগে গিয়ে সালাত আদায় করে মুস্তাহাব যেমনটা হাফেজ ইবন আব্দুল বার তার ইস্তেসকারে আর তামহিদে নকল করেছে জি ইমাম মোহাম্মদ থেকে একটা বর্ণনা পাওয়া যায় ইমাম আবু হানিফা রহমাল্লার নিকটে এটা উচিত নয় তবে এই বর্ণনা এটা সনদে দুর্বলতা আছে তবে হাফেজ ইবন আব্দুল বার তিনি সেই সনদে নকল করেছে তো আমরা এখানে দুটো বিষয় স্পষ্ট করলাম যে স্বাভাবিকভাবে মেয়েরা অবশ্যই ঈদগাহ গিয়ে সালাত আদায় করতে পারে এবং আবুনি পেরমুল্লাহর ফতোয়া এটা এবং তার আমল দ্বারা প্রমাণিত তার আম্মাজানকে নিয়ে তিনি যেতেন আসেন আমরা কয়েকটি বিষয় এবার আলোচনা করব সেই বুখারির যে সাতশো চুয়াত্তর নম্বর হাদিস বা তিনশো চব্বিশ নম্বর হাদিসের ব্যাখ্যাতে ইমাম হাজার আসকালানি সহিদ বুখারি শরাফাতুল বাড়ি দ্বিতীয় খণ্ড চারশো একাত্তর পৃষ্ঠায় তিনি নকল করেছেন এইভাবে যে উমে আতিয়া রদে আনহু আল্লাহ মৃত্যুর পরেও মহিলাদেরকে ঈদগাহে যাওয়ার জন্য আদেশ দিতেন তারপরে বিশ্বনবীর মৃত্যুর পরে উম্মে আতিয়া রদিয়াল আনহু তিনি নারীদেরকে ঈদগে বের হওয়ার জন্য তিনিও আদেশ দিতেন এমনটা স্পষ্ট বর্ণনা পাওয়া যায় আর ইমাম হাজম রাহিমাহুল্লাহ তিনি তো ইজমা নকল করেছেন আল মোহাল্লা তৃতীয় খণ্ড তিনশো তিন পৃষ্ঠাতে তিনি ইজমা নকল করেছেন বিশেষ করে ইমাম হাজম রহিমাহুল্লাহ যে মহিলাদেরকে ঈদগে যেতে বাধা দেওয়াটা সুন্নাতের খেলাফ এবং এটা ইজমা বিরোধী ইমাম হাজম রহিমাহুল্লাহ তিনি একথা নকল করেছেন যে কেউ যদি মহিলাদেরকে ঈদগে যেতে বাধা দেয় তো এটা ইজমার খিলাপ এবং সুন্নাতেরও খিলাপ আলহামদুলিল্লাহ এ থেকে প্রমাণিত হয় যে না মহিলারা অবশ্যই ঈদ ঈদগায় গিয়ে সলাত আদায় করতে পারে এর মধ্যে কোনো সন্দেহ ব্যতীতই আর কাজী ইয়াস রহিমহল্লা পাঁচশো চুয়াল্লিশ ইজরিতে মৃত্যুবরণ করে তিনি আবু আকার আলী এবং আবদুল্লাহ ইবনু মাসুদ থেকে নকল করে বলেছেন যে মহিলাদের ঈদ গায়ে গিয়ে সলাত আদায় করা ওয়াজিব তিনি তো ওয়াজিব পর্যন্ত বলে দিয়েছে ফাতুল বাড়ি দ্বিতীয় খন্ড দুশো সত্তর পৃষ্ঠাতে ইমাম হাজার আসকান্দার মোল্লা কাজী ইয়াসের এই কথা নকল করেছে যে তিনি আবু বাক্কার এবং আলী আর ইবনু মানে ওমর বিন খাত্তাব থেকে নকল করেছেন কাজী ইয়াস দিয়ে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন যে মহিলারা ঈদগে গিয়ে সলাত আদায় করবে এটা ওয়াজিব আমাদের শেখ মাশেকরা অনেক সময় ওয়াজিব বলে ফেলে এই জন্য অনেকের গত্র দেওয়া শুরু হয়ে যায় কিন্তু কাজী ইয়াস আজ থেকে প্রায় হাজার বছর পূর্বে পাঁচশো চল্লিশ হিজড়িতে মৃত্যুবরণ করে তিনি কিন্তু এটাকে ওয়াজিব এই কথা তিনি বলে গেছেন তাহলে এখানে সিদ্ধান্ত বা ফাইসালা কি হবে কারণ আমরা যদি বলি আমাদের ক্ষেত্রে নানা রকমের কটু মন্তব্য আসে কাজী ইয়াস কিন্তু কথা বলে গেছেন শুধু কাজী ইয়াস না আর আশ্চর্য হয়ে যাবেন ইমাম আবু হানিফা ছাত্র মোহাম্মদ হাসান মিন সাইবান রহমল্লা একশো উননব্বই হিজড়িতে মৃত্যুবরণ করে তার কিতাবুল হুজ্জাহ প্রথম খণ্ড তিনটাতে তিনি বলছেন আমাদের নিকটে মহিলাদের ঈদগাহে গমন প্রসঙ্গে যেটা এসেছে সেটা ওয়াজিব মানে তিনি তিনার নিকটেও এটা ওয়াজিবের দরজাই ইমাম মোহাম্মদ রহমল্লার নিকটেও তিনি বলছেন আমাদের নিকটে মহিলাদের ঈদ গাহে গমন প্রসঙ্গে যে রাইটটা এসেছে সেটা হচ্ছে ওয়াজিব ইমাম মোহাম্মদ হাসান বিন সাইবানি রহমহল্লা কিতাবুল হুজ্জাহ প্রথম খণ্ড তিনশো ছয় পৃষ্ঠাতে এ কথা স্পষ্ট লেখা আছে আর হাফেজ ইবন আব্দুল বার আর ইস্তিসকাত দ্বিতীয় খণ্ড চারশো ছেষট্টি পৃষ্ঠা আর তামহিদ চব্বিশ খণ্ড দুশো বিরাশি পৃষ্ঠাতে তিনিও একই কথা বলেছেন যে মহিলাদের ঈদগাহে যেতে বাধা দেওয়া এটা সুন্নাতের খেলাফ তাদেরকে যেতে দিতে হবে এবং মহিলাদেরকে যেন কি তার বিশেষ করে গার্জিয়ান পক্ষ তার মাহরম বা তার স্বামী বা তার পিতা যেন বাধা না দেয় তো আপনাদেরকে এতগুলো আমি শুধুমাত্র হাদিস তো দিয়েছি তারপরে চার ইমাম থেকে এবং কাজী ইয়াজের কথা হাফেজ ইবন আব্দুল বারের কথা এবং ইমাম আমন ছাত্র ইমাম মাহমুদ রহমান মহল্লার কথা থেকে প্রমাণিত হচ্ছে বারবার যে না মহিলারা অবশ্যই ঈদগায় গিয়ে সলাত আদায় করতে পারে তার জন্য পর্দা মেনটেন করা এগুলো অবশ্যই উচিত পর্দা মেনটেন করে তারা যাবে এটা স্বাভাবিকভাবেই যে কোনো জায়গাতে গেলে তাদেরকে পর্দা মেনটেন করতে হবে শরতের অন্য যেসব সারিয়া আছে এগুলো মেয়েদের উপরে ঈদের দিনও বার্তাবে কিন্তু শুধুমাত্র ঠুনকো কিছু যুক্তি দিয়ে যে মেয়েরা যদি যায় তাহলে ফিতনার আশঙ্কা হতে পারে শুধুমাত্র মসজিদ গমনে কেন তাদের ফিতনা হবে আর অন্য কোনো জায়গাতে ফিতনা নেই আর অন্য জায়গাতে তো ফিতনা আসার কথা আর আশ্চর্য হবেন বরফির আব্দুল কাদের জিলানি রায় মহল্লার নাম আমরা সকলে জানি আর গুনিয়াত তলেবিন দ্বিতীয় খণ্ড একশো সাতাশ পৃষ্ঠাতে তিনারও ফটো হচ্ছে এটা মহিলারা ঈদগাহে এসে সলাত আদায় করবে তিনি এটাকে উত্তম মনে করতেন তিনি এটাকে নিষেধ করতেন যেন কেউ যেন বাধা না দেয় তিনি এটা বলতেন যে কোনো অসুবিধা নেই বরফির আব্দুল কাদের জিলানি মহল্লা শুধু এমনটি নয় শেখ শাহুল্লাহ মহাদেশ দেহলবি মহল্লা হজ্জাতুল্লাহিল বালেগা দ্বিতীয় খণ্ড একত্রিশ পৃষ্ঠাতে তিনি একই মন্তব্য করেছেন যে মহিলারা ঈদগাহে এসে সলাত আদায় করতে পারে আমরা যাই হোক এতগুলো দলিল যদি দিতে চাই অনেকগুলো দলিল আপনাদের সামনে উপস্থাপন করা সম্ভব তবে আপনাদেরকে শুধুমাত্র এতটা বললাম যে মহিলাদের ঈদগাহে গমন করা এরা গিয়ে সলত আদায় করতে পারে এর জন্য তাদের মতো পরিবেশ তৈরি করা উচিত পর্দা মেনটেন করা উচিত পর্দার সহিত তারা গিয়ে এবং পর্দার অন্তরাল থেকে মহিলারা অবশ্যই ঈদগাহে গিয়ে সলত আদায় করতে পারবে এটাই হচ্ছে মূল দাবি এবং চার ইমাম থেকে ফতোয়া স্পষ্ট প্রমাণিত হয় এবং বর্তমান যারা মহাদ্দিস ফোকাহা গণ আছে সৌদি ফতোয়া বোর্ড তারা এ ফতোয়া দিয়েছে যে মহিলারা পর্দার সহিত তারা অতিরিক্ত সাজসজ্জা না করে তার যদি ঈদগাহে গিয়ে সলাত আদায় করতে চাই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পারে এর মধ্যে কোনো সন্দেহ নেই এখন কিছু ওলেমায় আহনাফের তরফ থেকে দলিল দেওয়া হচ্ছে মহিলারা ঈদগাহে গিয়ে সলাত আদায় করতে পারবে না এর জন্য প্রথম যে দলিল তারা পেশ করছে সেটা ইবনু ওমর রদিয়ালতালাহুর একটা কল যে ইবনু ওমর রদিয়ালতালাহু নাকি যে মহিলাদেরকে মসজিদে মানে ঈদগাহে যেতে বাধা প্রদান করতেন এবং তিনি অপছন্দ করতেন তবে আমরা বলবো মুসান্নাফ ইবনাবিসিবা থেকে যে দলিল পেশ করা হয় এই দলিলটা সহি নয় কারণ এই হাদিসের মধ্যে মধ্যে একজন রাবি আছে এই সনদের মধ্যে সুপিয়ান সৌরি রহমাহুল্লাহ তিনি আছেন আমরা সুপিয়ান সৌরি রহমাল্লাহ প্রসঙ্গে ফিত্রা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেছি যে তিনি একজন মুদালিস রাবি এই হাদিসও তিনি তাদ্দিস করেছেন তার হাদিসটা আন আনা দিয়ে বর্ণনা আছে এই জন্য হাদিসটা গ্রহণযোগ্য না আর সুপিয়ান সৌরির আন আনা দিয়ে হাদিস শুধুমাত্র আহল হাদিসটা গ্রহণ করছে না এমনটি নয় বরং বদরুদ্দিন আইনি রহমাল্লাহ এবং আরো অধিকাংশ মহাদ্দিসগণ এবং হানাফি ওলমাগণ তারা সুপিয়ান সাউরির আনানার কারণে হাদিসকে গ্রহণ করেনি উমদাতুল কারি দুশো চব্বিশ নম্বর হাদিসের ব্যাখ্যাতে দেখেন আল্লামা আইন রেমহল্লা তিনি কথা বলেছেন একটা হাদিস আলোচনা করতে গিয়ে যে সরির মুদালিস রবি তিনি হাদিসের করেছেন আনানা দিয়ে হাদিস গ্রহণযোগ্য না যতক্ষণ না তার সামাত্তাশ্রী পাওয়া যায় তথা শ্রবণ সাব্যস্ত হয় তাই এ হাদিসে সামাত্তাশ্রী নেই তার শ্রবণ সাব্যস্ত নেই এই হাদিসটা সহি নয় আর কিছু কিছু ব্যক্তি দেখছি যে ইব্রাহিম নাখই থেকে আরও অনেক তাঁবি থেকে কল প্রকাশ করছেন যে তারা এটাকে অপছন্দ করেছে অপছন্দ করেছে এমনটা সুফিয়ান সাউরি থেকে ইব্রাহিম নাখই থেকে আমরা তাদেরকে বলবো যে তাবেইদের কথা সমস্ত ওলমাদের ঐক্যমতে তাবেদের কোনো কথা রায় এটা হুজ্জত নয় তাবিদের কথা হুজ্জত নয় এটা আমি একাধিকবার আলোচনা করেছি তারপরে হানাফিদের নামাজ প্রথম খণ্ড তেত্রিশ পৃষ্ঠ এবং মিরকাত প্রথম খণ্ড তেত্রিশ পৃষ্ঠা হানাফিদের নামাজ একশো তেত্রিশ পৃষ্ঠায় আলোচনা করা হয়েছে যে সমস্ত ওলমাদের ঐক্য মতে বিলিখতে ফাঁক যে তাবিদের কথা শরীয়তে হুজ্জত নয় তো আপনারা আজকে মারফু আল্লাহ রসুলের আমল আমল আল্লাহ রসুল বলছে মহিলারা ঈদগে যেতে পারে সাহাবিদের আমল থেকেও স্পষ্ট প্রমাণিত আছে কোন সাহাবি থেকে প্রমাণ নেই যে তারা এটাকে বাধা দিয়েছে মানে সাহাবিদের মধ্যে ইজমা ছিল এই ব্যাপারে যে মহিলারা ঈদগে গিয়ে সালাত আদায় করতে পারবে ইবনু উমর থেকে যে কল দেওয়া হয় সে কলটা সহি নয় বরং ইবনু ওমর রদিল্লাহ আনহু নিজে মুসান্নাফের পরের হাদিস পাঁচ হাজার সাতশো সাতাশি নম্বর হাদিস ইবনু ওমর রদিল্লাহ আনহু তার ছেলে মেয়েদেরকে ঈদগাহ নিয়ে যেতেন সেই সনদে প্রমাণ আছে আর ইবনু উমর কিভাবে তিনি এটাকে অপছন্দ করতে পারেন কিভাবে এটা তো মানে সম্ভব নয় কারণ আমরা সকলে জানি সে মুসলিম চারশো বিয়াল্লিশ নম্বর একটা হাদিস এসেছে যে ইবনু উমরের সন্তান বেলাল বেলাল মানে ইবনু উমর মহিলাদের ঈদগে মানে মসজিদে যাওয়ার জন্য তিনি বলেছেন আর বেলাল বলছে আমি অবশ্যই বাধা দেবো একটা ঘটনা বর্ণনা আছে সর্বশেষ ইবনু উমর তার বুকে ধাক্কা মেরেছে এবং তাই কদাচিৎ কিছু কথা বলেছে তার বুকে ধাক্কা মেরে বলছে আল্লাহ রসুল বলেছে মহিলারা ঈদগে মসজিদে যেতে পারে আর তুমি বাধা দিবে বেলাল তখন তাকে বাধা দেওয়ার প্রচেষ্টা করেছে ইবনু উমর রদিল্লাহ নিজ সন্তানকে বুকে ধাক্কা মেরেছে ইবনু ওমর রদিয়াল্লাহ তিয়াত্তর অথবা চুয়াত্তর হিজরিতে তিনি মৃত্যুবরণ করে তাকরিবুত তাহাজিব রাবি নাম্বার তিন হাজার চারশো নব্বই ইমাম হাজার আসলান রহিমাল্লাহ নকল করেছে চিন্তা করে দেখেন ইবনু ওমর রদিল্লাহ তার সন্তানকে বুকে ধাক্কা মেরেছে তিনি মৃত্যুবরণ করেছে তিয়াত্তর চুয়াত্তর হিজরি তিনি কিভাবে মহিলাদের ঈদগাহে গমনে নিষেধ করতে পারে বরং মুসন্নাফ ইবনু আবি সাহেবা পাঁচ হাজার সাতশো সাতাশ নম্বর হাদিসে ইবনু ওমর থেকে প্রমাণ আছে যে তিনি তার ছেলে মেয়েদেরকে নিয়ে মেয়েদেরকে নিয়ে তিনি ঈদগাহে গমন করতেন স্বাভাবিকভাবে তাই মনে রাখবেন রাখবেন জিবন ওমরাদু তিনি বাধা দেননি এই সনদ যেটা এসেছে সুফেন সরিদ তাবদি সেখানে জাইব বরং তিনি মহিলাদেরকে ঈদগাহ নিয়ে যেতেন আর তিনি তার সন্তানকে বুকে ধাক্কা মেরেছিলেন সে মুসলিম আবুদাউদ তিরমিজি ইবনে মাজার বর্ণনা আমরা সকলেই মশহুর বর্ণনা জানি জানি কিছু কিছু ওলেমা দেখছি যে আমাদের আয়েশা রদি আল্লাহ আনহার একটা হাদিস তারা বর্ণনা করে বলছে যে মোলেদের ঈদগাহ গমন ঈদগাহ নয় এটা মসজিদ গমন প্রসঙ্গে যে বলেছেন যে আজকের মেয়েরা যা দেখছি বিশ্ব নবীজি থাকতেন তারা তাদেরকে বাধা দিতেন বাধা প্রদান করতেন যেমন বান ইসরায়েলের মহিলাদেরকে করা হয়েছে সেই বুখারি বর্ণনাকে নিয়ে তারা মসজিদ গমন বা ঈদগাহ গমনকে নিষিদ্ধ করার একটা অপচেষ্টা চালাচ্ছে তবে এই হাদিসের আমি তেরোটা জবাব দিয়েছি মহিলাদের মসজিদ গমন প্রসঙ্গে ওই ভিডিওটা দেখে নিতে পারেন সংক্ষিপ্ত কয়েকটি কথা মনে রাখবেন আমাদের আইসা রদিল্লা তিনি বলেছিলেন আল্লাহ রসুল যদি জীবিত থাকতেন আর মেয়েদের এই অবস্থা দেখতেন তা তিনি বাধা প্রদান করতেন বাধা প্রদান করতেন এখান থেকে প্রমাণিত হয় যে আল্লাহ রসুল আলমুল গেব না যেসব বেরোলবি আছে তাদের জন্য অ্যান্টি ভ্যানাম কারণ আল্লাহ রসুল যদি বেঁচে থাকতেন তার মানে তিনি ভবিষ্যৎ তিনি জানতে পারেননি তার জন্য তিনি বাধা দেননি তিনি এটাকে জায়জ বলে গেছেন আর হুজুর ওলেমা কিছু এসে তারা বলছে এটাকে না জায়জ সঙ্গে আবহানি হানিফা মোল্লা তিনি জায়জ বলেছে তাহলে মানে বিশ্বনবী আলমুল গেব না বেরোলবিদের জন্য অ্যান্টি ভ্যানাম যদি তিনি জানতেন তো বাধা দিতেন দুই নম্বর কথা আমাদের আইসা রদিয়াল্লাহ আনহা তিনি বাধা প্রদান করেননি তিনি বলেছেন যদি আল্লাহ রসুল থাকতেন তাহলে বাধা দিতেন আম্মাজান তার অর্থ এই না যে তিনি বাধা দিয়েছেন মহিলাদেরকে বলে মসজিদে যাবে না এমন বর্ণনা হাদিসে নেই তিন নম্বর আমাজান আয়েশা রদিয়ালতালা তিনি স্বয়ং নিজেই তিনি সাদ বিন আবি ওয়াকাস রদিয়ালতালা আনহু যিনি পঞ্চান্ন হিজড়িতে মৃত্যুবরণ করেন এই সাহাবির জানাজা সলা তিনি নিজে আদায় করেছেন সেটা হচ্ছে মসজিদে জানাজা সলাত আদায় করেছেন মসজিদে তো আমাজান আয়েশা রদিয়ালতালা আনহা তিনি সাতান্ন হিজড়িতে মৃত্যুবরণ করেন আমরা সকলে জানি আর তিনি বিশেষ করে সাদ বিন আবি ওয়াকাস রদিয়ালতালা আনহুর তিনি জানাজা সলাত আদায় করেছেন তিনি মসজিদে আর এটা আবু দাউদ এবং মুয়াত্তা মালিক এক হাজার আঠারো নম্বর হাদিস দ্বারা প্রমাণিত আছে আমাজন আইসা রদুল্লাহ আনহা তিনি মসজিদে সাদ বিন আবি ওকাসের তিনি জানাজা সলাত আদায় করেছেন তাই আম্মাজানের এই কথা দিয়ে ওই দলিল খণ্ডন করা এটা অপচেষ্ট মাত্র আর শেষ অংশটুক যদি আমরা খুব ভালো লক্ষ্য করে দেখি যে আম্মাজান বলেছেন বানিস্তালের মহিলাদেরকে যেমনভাবে মসজিদগণ বন্ধ করে দেওয়া হয়েছিল ওইভাবে বন্ধ করতেন আল আম্মাজান বলেন যে তোমাদেরকে বন্ধ করে দিলাম তারপর যদি ধরে নিই বানিস্তালের সর্বশেষ নাবির নাম হচ্ছে নাবি ঈশা আল আলহিসাম আর তার আম্মা জানের নাম হচ্ছে মারিয়াম মারিয়াম আলাইসালাম সুরা ইমরান তেতাল্লিশ পড়েন মারিয়াম তিনি মসজিদে থাকতেন মসজিদে পরিচর্যা করতেন তারপরে মানে বোঝা গেল যে বাড়ির সর্বশেষ যে নাবি তার নাম নাবি ঈশা আর তার মা হচ্ছে মারিয়াম মারিয়াম সর্বশেষ হওয়ার পরেও তিনি মসজিদে যেতেন মসজিদে থাকতেন মসজিদে পরিচর্যা করতেন আমরা ইমাম কথা নকল করেছি তিনি এটাকে বলছে সুন্নাতে এবং এটা যাবে এরপরে ইজমা আছে তাই ইজমার মুনকির আপনারা বর্তমান প্রেক্ষাপটে দেখছি আলেম বিশেষ করে হানাফি আলেম নাই কেননা হানাফি ওলেমারা তারা জায়জ বলে গেছেন দেবন্দি বেরলবি ফুরফুরা এইসব যারা আছে ক্যাটাগরি আছে এইসব শাখা পোশাকার ব্যক্তিত্বরা বলছে এটা নাকি নাজায়জ এটা মাকরু তাকে বাধা প্রদান করছে তার মানে বোঝা যায় যে এই দেবন্দি বেরলবি ফুরফুরা এরা এই মাসালাতে হানাফি মাঝাবে যে শীর্ষস্থানীয় আলেম আলেম তার মানে আপনাদেরকে এতটাই বুঝালাম যে এই মশালাতে অন্তত দেবন্দী বেরুলবি এরা ইমাম আবহানী পরিমাল্লার এই মাঝাব এবং ইমাম মোহাম্মদের মাঝাব থেকে তারা দূরে আছে তাই অবশ্যই আপনাদের উচিত মহিলাদের ঈদগাহে গিয়ে সলাতের ব্যবস্থা করা পর্দা মেনটেন করা এবং পর্দার সহিত আলাদাভাবে একটা সেপারেট যেন মহিলাদের শরীর যেইভাবে নির্দেশ দিয়েছে সেইভাবে সলাত আদায় করার জন্য তাদেরকে আগ্রহী করে তাই আল্লাহ সুবন্ধের কাছে দোয়া এ প্রার্থনা আল্লাহ তালা আমাদেরকে বিশেষ করে মেয়েদের মসজিদে গিয়ে সলাত আদায় করার মতো তৌফিক দান করে সেই পরিবেশ পরিস্থিতি তৈরি করে দাও পাশাপাশি আমরা বলবো যারা বলছে মহিলাদের মসজিদে গমন নিষিদ্ধ এই দাবি যারা করছে এ কথাটা উচিত নয় এবং আল্লাহ রসুল যেখানে অনুমোদন দিয়েছে সেখানে কে কি বললো এটা দেখার আর জরুরত নেই তারপরে চার ইমাম থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে সালাফে সলিন থেকে ধারাবাহিক পর্যায়ে তাদের মত আছে তাই ঠুনকো যুক্তি দিয়ে মহিলাদের মসজিদ গমনকে নিষিদ্ধ ঘোষণা করা এটা নিহাতি একটা অন্যায় হয়ে যাবে মহিলাদেরকে তাদের একটা হক এখান থেকে তাদেরকে পেছনে রাখা হচ্ছে আল্লাহ সুমনতলা এদেরকে তুমি বিশেষ করে হেদায়ত দান করো তাছাড়া মহিলাদের মসজিদ গমন নিষিদ্ধ যদি যদি হয় তাহলে মহিলাদেরকে কেন আপনারা রাত্রিবেলাতে জলসাতে যে মেয়েরা যাচ্ছে জলসাতে সারা রাত ভোর পর্যন্ত মেয়েরা ওয়াজ মাহাপিল শুনছে বাজারে যাচ্ছে মার্কেটে যাচ্ছে বিভিন্ন জায়গাতে যাচ্ছে এমনকি ওয়াজ মাহাপিল রাত্রিবেলাতে অন্ধকারের মধ্যে মেয়েরা যায় ওয়াজ মাহাপিল শুনতে সেখানে তো বাধা প্রদান করেন না বক্তা হুজুর এসে বক্তৃতা দেয় অথচ তাদের ঈদগায় গেলে নাকি মানে মহা কেলেঙ্কারি ঘটে যাবে অথচ ঈদের দিন তার পুরো ফ্যামিলি নিয়ে যাচ্ছে তার মাহরুম সঙ্গে থাকছে এটা কেমন একটা মানে এটাকে যৌক্তিক যৌক্তিক কিছু আমি তো কিছু বুঝে পাই না সর্ব সর্বোপরি কথা যে শরীয়ত যেখানে অনুমোদন দিয়েছে বিশ্বনবী যেখানে অনুমোদন দিয়েছে সাহাবা রদিয়াল তালা আনুমরা যেহেতু বাধা প্রদান করেনি তো আপনি আমি কে শরীয়ত যতটা মেয়েদের জন্য সুবিধা দিয়েছে সে সুবিধা তাদের দেওয়া উচিত তাদের হক এখান থেকে ছিনিয়ে নেওয়া উচিত না আল্লাহ সুবান তাল্লাহ কাছে দেওয়া প্রার্থনা আল্লাহ আমাদের সকলকে তুমি বোঝা তৌফিক দান করো আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আমা আলাই না ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতহু